হ্যালো ভিউয়ার্স আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ছোট মাছ বা কাচকি মাছের চরচড়ি তৈরি করতে হয় মজাদার এই মাছটি রান্নার জন্য আমি আড়াইশো গ্রাম কাচকি মাছ ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি নিয়েছি এক কাপ পেঁয়াজ কুচি একটা টমেটো কুচি চার পাঁচটা কাঁচামরিচ কুচি হাফ চা চামিচ হলুদ গুঁড়ো হাফ চা চামিচ মরিচ গুঁড়ো ও স্বাদ মতো লবণ প্রথমে আমি এই মশলাগুলোকে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব মাখানো হয়ে গেলে আমি এর মধ্যে মাছগুলোকে দিয়ে আলতোভাবে মাখিয়ে নিব প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিব আপনারা চাইলে বেশি বা কম দিতে পারেন তেল হালকা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তেল হালকা গরম হয়ে এলে এর মধ্যে আমি মাছগুলোকে দিয়ে দিব নেব মাছগুলোকে কড়াইতে ছড়িয়ে দিব এবং ঢেকে দুই মিনিটের মতো রান্না করে নিব এ পর্যায়ে আমি হালকা একটু মেরে দিব আমার মাছটা রান্নার জন্য এক্সট্রা কোনো পানির প্রয়োজন হয়নি মাছের গায়ে লেগে থাকা পানিতে আমার রান্নাটা হয়ে গেছে আপনারা চাইলে এ পর্যায়ে একটু পানি দিয়ে দিতে পারেন আর দুই মিনিট রান্নার পর আমার মাছটা পুরোপুরিভাবে হয়ে যাবে ফিরে আসলাম দুই মিনিট পর দেখেন আমার রান্নাটা সুন্দরভাবে হয়ে গেছে আপনারাও চাইলে মজাদার এই রান্নাটি করে খেতে পারেন এবং সবাইকে খাওয়াতে পারেন সকলে ভালো থাকবেন আল্লাহ